আজকে কাস্টম পেয়ে গিয়েছি চল আজকে কাস্টম খেলবো ওয়ান বি ওয়ান কি কাস্টম পেয়েছিস চল চল চল চল খেলবো খেলবো খেলবো চল আজকে তোকে আমি হারিয়ে ছাড়বো চল আজকে হারাবো devil in a red dress. Call 911, I'm a killer. <laughs> no! I'm a killer. You know I hate to call. কিরে খুব তো বলেছিলি হারাবি কেমন দিলাম আর খেলবি বল আর কখন বলবি না বস আমার ভুল হয়েছে আমার সাথে ভিডিওকে পর্যন্ত পারে না আর তুই কেবে যা পরের সপ্তাহে